আমার বন্ধুগণ আজকে আমি শুধু একটি কথাই বলতে চাই আজ পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার সেই নবীকে নিয়ে কটুক্তি করা হচ্ছে বিভিকে বিশ্ব নবীকে নিয়ে আজে বাজে কমেন্টস করা হচ্ছে ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় আমার নবীকে নিয়ে কটুক্তি করা হচ্ছে কথা বলুন ঠিক কিনা আজকে আমরা এমন একটি জায়গায় এসে উপস্থিত হতে পেরেছি বিশ্বনবীর ভাষায় এটা সাধারণ কোনো মাঠ নয় এটি হলো জান্নাতের একটি বাগান আর আল্লাহ ফকরবুল আলমিন বলছেন যেখানে আমার এই কোরআনের তেলাওয়াত করা হয় কোরআনের বক্তৃতা করা হয় সেইখানে আমার রহমত আমি বৃষ্টির মতো ঝরঝর করে বর্ষিত করতে থাকি সকলে বলুন সুবাহান আল্লাহ আজ সেই মহান সৃষ্টিকর্তা তিনি যদি ইচ্ছা করতেন তাহলে আমাদেরকে যে কোনো একটি বিপদের মধ্যে ফেলে মাহফিল থেকে আশা থেকে বিরত রাখতে পারতেন কথা বলুন ঠিক কিনা সে মহান সৃষ্টিকর্তা যদি ইচ্ছা করতেন আমাদেরকে রোড অ্যাক্সিডেন্ট করে যে কোনো একটি বিপদের মধ্যে ফেলে দিতে পারতেন সে মহান সৃষ্টিকর্তা সে মহান মনিব করুণা করেছেন দয়া করেছেন বিদায় আমরা আসতে পেরেছি তাওফিক দিয়েছেন বিদায় আমরা আসতে পেরেছি তাওফিক কাকে বলে তাওফিক শব্দের অর্থটা কি আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামিনের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে ও আল্লাহ তাওফিক জিনিসটা কি তাওফিক কাকে বলে আমি তো তাওফিক শব্দের অর্থ জানি না আমি তো বুঝি না আমাকে এই তাওফিক জিনিসটা একটু বুঝিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও মুসা তুমি তোমার নামটি উচ্চারণ করো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাম উচ্চারণ করতে পারে না দ্বিতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলে ও মুসা তুমি তোমার নামটি উচ্চারণ করো মুসা তার নাম উচ্চারণ করতে পারে না মুসা বলে আ আ তৃতীয়বার সুন্দরভাবে উচ্চারণ করো মুসা আলাইহিস সালাতু সালাম সাথে সাথে বলে আমার নাম মুসা কালিমুল্লাহ সকলে বলুন সুবহানাল্লাহ দুইবার আমি আদেশ করলাম তুমি প্রথম দুইবার উচ্চারণ করতে পারলে না তিন নম্বর বার যে উচ্চারণ করতে পারলে এর নাম হলো তাওফিক এই দুইবার আমি তোমাকে সেই শক্তি সমর্থ সেই ক্ষমতা আমি দান করি নাই তৃতীয়বার আমি তোমাকে এই নাম উচ্চারণ করার মতন সেই শক্তি সমর্থ দান করেছি বিদায় তুমি এই সুন্দরভাবে তোমার নামটি উচ্চারণ করতে পারলে তো প্রিয় উপস্থিতি সে মহান সৃষ্টিকর্তা তাওফিক দিয়েছেন বিদায় আমরা আসতে পেরেছি অনেকে বলে কোরআনের মাহফিল দিয়ে লাভ কি কি উপকার কি ফায়দা আল্লাহ রব্বুল وذكر فإن الذكرى تنفع المؤمنين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী ও দেশের আলেম উলামা তোমরা এই কোরআনের বক্তৃতা করতে থাকো কোরআনের আলোচনা করতে থাকো তাতে করে যারা মমিন তাদের জন্য বড়ই কল্যাণ বয়ে আনবে আজকে সেই কোরআনের মাহফিলে আজ দেশের অসংখ্য জায়গায় হান্ড্রেড ফোরটি ফোর জারি করে আজকে কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে কথা বলুন ঠিক কিনা অসংখ্য জায়গায় আজকে কোরআনের মাহফিলগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে আজ যদি আমাদের পার্শ্ববর্তী দেশ যদি ভারতে যদি কোরআনের মাহফিল বন্ধ হতো সেখানে হয়তো বা বাধা আসতে পারে কারণ সেখানে হিন্দুদের সংখ্যা বেশি কথা বলুন ঠিক কিনা আজ আমেরিকাতে কোরআনের মাহফিল দিলে বাধা আসতে পারে কারণ সেখানে খ্রিস্টানদের সংখ্যা বেশি কথা বলুন ঠিক কিনা কিন্তু আজ আমি একটি কথাই বলতে চাই যেই দেশের মধ্যে নব্বই ভাগ মুসলমানের দেশ যেই দেশের মানুষ ঘুমাতে যায় মসজিদের মজ্জিনে সুললিত আজানের গণ্ডের ধ্বনি শুনে যেই দেশের মানুষের ঘুম ভাঙে মজ্জিনের সুললিত কণ্ঠের আজানের ধ্বনি শুনে যেই দেশের মধ্যে অসংখ্য আলেমুলামা উপস্থিত রয়েছেন যেই দেশের মধ্যে হাজার হাজার আকারে ষড়যন্ত্র করা শুরু করেছে কথা বলুন ঠিক কিনা তারা যতই ষড়যন্ত্র করুক না কেন তাদের এই ষড়যন্ত্র তাদের এই চক্রান্ত তারা কোনোভাবেই সফল হতে পারবে না আমি প্রত্যেকটি কথা কোরআনের আয়াত পড়ে পড়ে দলিল দিয়ে আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ بأفواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই যে কাফির মুশরিকেরা তারা চাইবে মুখের ফুৎকার দিয়ে এই কোরআনের নূরকে এই কোরআনের বাতিকে দুনিয়া থেকে চিরতরে নিভিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক না কেন তাদের এই ষড়যন্ত্র তারা কোনোভাবেই সফল করতে পারবে না তাতে করে তাদের অন্তরে যত আগুন ধরে যাক না কেন প্রিয় উপস্থিতি আমার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার জীবদ্দশায় তিনি ডাইরেক্ট শুধুমাত্র একজন ব্যক্তির জন্য তিনি বদয়া করেছিলেন ডাইরেক্ট একজন ব্যক্তির জন্য বদয়া করেছিলেন সেই ব্যক্তিটি কে কিসের জন্য বিশ্বনবী বদয়া করলেন সেই সময় মক্কার ভিতরে ধর্মমন্ত্রী ছিল আবুল আহাব এই আবুল আহাবের দুইজন পুত্র সন্তান ছিল একটির নাম উদ্বা আরেকটির নাম হলো উতাইবা আবুল আহাব যখন মক্কার ধর্মমন্ত্রী আবুল আহাবের এই দুইজন সন্তান বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ দুইজন কন্যা সন্তানকে বিবাহ করলেন ধর্মের চুনকারি লাগিয়ে আমাদের ধর্মকে জলাঞ্জলি দিয়ে নতুন একটি ধর্ম প্রচার করা শুরু করেছে ওই মোহাম্মদের দুইটি কন্যা সন্তানকে আমাদের ধর্মমন্ত্রী আবুল আহাবের ছেলে বিবাহ করেছে এই কথা চারিদিকে যখন কানা ঘোষা শুরু হয়ে গেল আবুল আহাব তার স্ত্রীর কাছে শেষ বলল উম্মে জামিলাকে এই ঘটনা বলল উম্মে জামিলা তার দুইজন সন্তানকে ডাকলো উম্মে জামিলা বলে তোর বাবা তো ধর্মমন্ত্রী আর তোরা দুই ভাই যে মোহাম্মদের দুইটি মেয়েকে বিবাহ করেছিস এতে করে আমাদের সম্মানের বড় হানি হয় আমরা লজ্জিত এখন ওর দুই মেয়েকে কিভাবে তালাক দেওয়া যায় তোরা সেই চিন্তা কর সকালে বলুন নাউজুবিল্লাহ বন্ধুগণ উদ্বার উদয়বা সিদ্ধান্ত নিল বিশ্ব রবির দুই মেয়েকে তালাক দিয়ে দিবে আমত অবস্থায় এই চিন্তা চেতনা করে তারা বাড়ি থেকে রওনা দিয়েছে আমত অবস্থায় যে দেখে আমার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাম সালাতরত অবস্থায় আছেন এই উদ্ভাব বিশ্ব নবীকে ডাক দিলেন মোহাম্মদ আজ থেকে আমরা দুই ভাই তোমার দুই মেয়েকে তারা দিয়ে দিলাম একজন পিতা সবচেয়ে বড় ব্যথিত হয় যখন তার মেয়েকে তালাক দেওয়া হয় তখন একজন পিতা সবচেয়ে বেশি কষ্ট পায় কথা বলুন ঠিক কিনা আমার নবী সেদিন অনেক বেশি পরিমাণে কষ্ট পেয়েছিলেন শুধু তাই না আমার বন্ধুগণ উদ্ভাব নবীজির চেহারা মুবারক লক্ষ্য করে থুথু নিক্ষেপ করে দিল আমার নবী সেদিন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে হাত উঠিয়ে বলেছিল ও আল্লাহ আমি জানি তুমি এই উদ্বার বিচার করবা কিন্তু আমার সামনে তার বিচারটা দেখিয়ে দাও আমার বন্ধুগণ এই উদ্বার উদয় বাপ বিশ্ব নবীর যখন চলে আসলো মক্কার অলিতে গলিতে আনন্দর দামামা বেজে উঠল যখন তারা বাসায় ফিরল আবুল আহাব বলে তোমরা যে মোহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়েছ মোহাম্মদ কি কোনো কিছু বলেছে নাকি তখন উদ্বা বলে মোহাম্মদ তার আল্লাহর কাছে হাত তুলে আমার জন্য বদ করেছে যে মোহাম্মদ বদ করেছে যে উদ্বাকে যেন তুমি একটি হিংস্র জানোয়ার দিয়ে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দাও আবুল আহাবের আর বুঝতে বাকি থাকলো না দুনিয়ার রাইফেলের গুলি মিস হতে পারে কিন্তু ওই যে মোহাম্মদ তার আল্লাহর কাছে যেই কথা বলেছে যেই সিদ্ধান্ত নিয়েছে এই কথা মিস হতে পারে না সে ব্যবসা করত বিজনেস করত কিছুদিন পর বিজনেসের কাজে বের হল আর তার এই দুই সন্তানকে সব সময় কাছে কাছে রাখত এই আবুল আহাব ব্যবসার কাজে যখন বের হলো উৎবাকে সাথে নিয়ে যেতে যেতে যখন অন্ধকারচ্ছন্ন হয়ে গেল অনেক রাত্র হয়ে গেল এমত অবস্থায় আবুল আহাব বলে ও আমার প্রিয় কাফেলা তোমরা সকলে এখানে অবস্থান করো কারণ যে মোহাম্মদ আমার উদ্বার জন্য বদ্ধ করেছে সুতরাং আমরা ঝুঁকি নিয়ে আর সামনের দিকে যেতে চাই না কাফেলাকে সেখানেই থামিয়ে দেওয়া হল সমস্ত মাল ছামানাগুলি সেখানে রাখার ব্যবস্থা করা হল আর উদ্বার জন্য সুন্দর একটি জায়গার ব্যবস্থা করা হলো যাতে করে এই উদ্বাকে কোনো হিংস্র জানোয়ার আক্রমণ চালাইতে না পারে এমন একটি উঁচু জায়গার ব্যবস্থা করা হলো যেখানে যে কোনো হিংস্র জানোয়ার তাকে আক্রমণ করতে না পারে আমার বন্ধুগণ কাফেলার সমস্ত মানুষগুলি যখন ঘুমিয়ে গেল অনেক রাত্র যখন হয়ে গেল আমত অবস্থায় ওই হিংস্র জানোয়ার কাফেলার ভিতরে ঢুকে পড়ল ঢুকে দেখে উদ্বা এমন একটি জায়গায় আছে যেখানে আক্রমণ চালানোর মতন সাহস শক্তি আমার নাই এই হিংস্র জানোয়ারটি আল্লাহ দরবারে দোয়া করল ও আল্লাহ উদ্বা তো এমন একটি জায়গায় যেখানে আক্রমণ চালানোর মতন ক্ষমতা আমার নাই আমি কিভাবে আক্রমণ চালাবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও উতবা তুমি আল্লাহ আকবার বলে জোরে একটি লাভ দাও এই হিংস্র প্রাণী সাথে সাথে আল্লাহ আকবার বলে একটি লাভ দিল সাথে সাথে উৎবার ঘাটি মতকে দিল দেওয়ার সাথে সাথে এমন জোরে জমিনে নিক্ষেপ করে করে দিল সাথে সাথে আওয়াজ হলো কাফেলার সমস্ত মানুষের ঘুম ভেঙে গেল সকলেই বলে কোথায় কি হলো এত জোরে আওয়াজ হলো কিসের আওয়াজ হলো সকলেই উঠে দেখে আর কেউ নাই ওই যে বিশ্ব নবীর সাথে বেয়াদবি করেছিল ওই যে উদ্ভাব উদ্ভাকে একটি হিংস্র জানোয়ার দুনিয়া থেকে চিরতরে শেষ করে দিল আমার বন্ধুগণ আজকে আমি শুধু একটি কথাই বলতে চাই আজ পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার সেই নবীকে নিয়ে কটুক্তি করা হচ্ছে বিভিকে বিশ্ব নবীকে নিয়ে আজে বাজে কমেন্টস করা হচ্ছে ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় আমার নবীকে নিয়ে কটুক্তি করা হচ্ছে কথা বলুন ঠিক কিনা আজ আমার দেশের ভোলার বুরহান উদ্দিনে আমার নবীকে যখন বাজে কমেন্টস করা হলো তখন সেই সময় আমার ভোলার বুরহান উদ্দিনের তৌহিদ জনতারা জেগে উঠেছিল সারা দেশের ঘুমন্ত তৌহিদ জনতাগুলি জেগে উঠেছিল ঠিক সেই সময় নবীর বিরুদ্ধে কটুক্তি করার কারণে তৌহিদি জনতারা যখন জেগে উঠেছিল সেই সময় তোমরা কারা তাদের বুকে বুলেট ছুড়ে তাদেরকে দুনিয়া থেকে শহীদ করে দিলেন কথা বলুন ঠিক কিনা তোমরাও তো মুসলমানের সন্তান তোমাদেরকেও তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে প্রিয় উপস্থিতি এই দুনিয়া কারো স্থায়ী নয় আজ আমার দেশের ভিতরে কিছু নাস্তিক মুর্তাদের আবির্ভাব ঘটেছে কথা বলুন ঠিক কিনা আমার দেশের একজন নাস্তিক আমি নাম বলবো না নাম বললে আপনারা সকলেই চিনে ফেলবেন সে নাস্তিক আমার দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছে সে বলেছে যে আমার দেশের ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের ক্লাস ওয়ান টুতে যে শিক্ষাগুলি দেওয়া হয় অতে অজু করি নামাজ পড়ি আতে আজান শুনে মসজিদে যায় এই যে বাক্যগুলি শেখানো হয় এই বাক্যগুলি নাকি জঙ্গিবাদ শেখায় সকালে বলুন নাওজবিল্লা আমি বলবো তোমার মতন এই রকম নাস্তিক মুর্তাদের সংখ্যা আমার দেশে হাতে গোনা কয়েকজন আছে কথা বলেন ঠিক কিনা তোমার মতো এরকম নাস্তিক মুরতাদ আমার দেশে দরকার নাই আমার দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে কোনটা নিয়ে আসতে হবে আর কোনটা পরিবর্তন ঘটাতে হবে সেই বিষয় আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী বুঝবেন তোমাকে এই বিষয় নিয়ে কোনো নাক গলাতে হবে না আমার বন্ধুগণ আমি একটি উদাহরণ দিয়ে থাকি যে বাজারে একটি দোকানে আগুন লেগেছে পাশেই ছিল পেট্রোলের দোকান দোকানদার চিন্তা করলো যে আমার পার্শ্ববর্তী ভাই তার দোকানে আগুন লেগেছে আমি যদি তার দিকে অগ্রসর না হয় আমি যদি না যাই তার বিপদে তাহলে কেমন দেখা যায় সে কী দিয়ে আগুন নেভাবে তার পেট্রোল ছিল তিন বেরেল সেখান থেকে এক বেরেল পেট্রোল নিয়ে যে সেখানে ঢেলে দিল আগুন লিপবে না আরও বেড়ে যাবে পাশে আর এক দোকানদার ছিল তার ছিল ডিজেলের দোকান ডিজেলের দোকানদার ভাই চিন্তা করলো যে আমার পার্শ্ববর্তী ভাই তার দোকানে আগুন লেগেছে আমার কর্তব্য তার বিপদে দৌড়িয়ে যাওয়া আমি কি দিয়ে সাহায্য করব। আমার দোকানে পাঁচ বেরেল তেল আছে আমি এক বেরেল নিয়ে যে সেখানে ঢেলে দিয়ে আসি আগুন কি নিববে পাশে ছিল তুলার দোকান তুলার দোকানদার চিন্তা করলো আমি কিভাবে তাকে হেল্প করতে পারি কিভাবে সাহায্য করতে পারি সে এক বস্তা তুলা নিয়ে সেখানে যে ঢেলে দিল আগুন কি নিববে না বাড়বে আজ আমি একটি কথাই বলতে চাই বাংলার জমিনে যদি শান্তি আনতে হয় আর যদি শান্তির বাড়িধারা দেখতে হয় তাহলে ওই ভারতের মোদীর আদর্শ দিয়ে বাংলার জমিনে কখনো শান্তি আনা যাবে না কথা বলুন ঠিক কিনা বন্ধুগণ আমি যেই কথা বলছিলাম আজ যদি বাংলার জমিনে সুখ আর শান্তি আনতে হয় তাহলে ওই ব্রিটেন আমেরিকার ব্যবস্থাগুলি দিয়ে তাদের নিয়ম দিয়ে আমার দেশে শান্তি আনা যাবে না কথা বলুন ঠিক কিনা ওই রাশিয়ার পুতিনের আদর্শ দিয়ে আমার দেশে শান্তি আনা যাবে না যেমনি ভাবে ওই তেলে শিক্ষা ব্যবস্থা সমস্ত জায়গায় কোরআনকে নিয়ে যেতে হবে কথা বলুন ঠিক কিনা আজ যদি কলেজ ইউনিভার্সিটি বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার ভিতরে আমরা যদি কোরআনকে বাধ্যতামূলক করতাম তাহলে আমার দেশের মানুষগুলি আজ সুখে শান্তিতে বসবাস করতে পারত কথা বলুন ঠিক কিনা আজ আমরা যখন মসজিদে যাই সেখানে গেলে আমাদের কত তৃপ্তি ফিল হয় কত মজা পায় আমরা সেখানে শুক্রবারের দিন যখন নামাজ আদায় করতে যাই সেখানে আমাদের ঘুম চলে আসে কথা বলুন ঠিক কিনা সেখানে আইন চলে কার আল্লাহর আইন চলে সেখানে কোরআন আছে বিধায় মানুষ মসজিদে গেলে শান্তি পায় আজ যদি আমরা এই কোরআন শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ না রাখতাম আজ আমরা কোরআনকে শুধুমাত্র একটি মিলাদের কিতাব বানিয়েছি কথা বলুন ঠিক কিনা আজ আমরা কোরআনকে বানিয়েছি মানুষ মরে গেলে তাদেরকে কবর দিতে হবে সেই কিতাব বানিয়েছি কথা বলুন ঠিক কিনা আজ যদি আমরা এই কোরআনকে মসজিদ থেকে বের করে ইউনিয়ন পরিষদে নিয়ে যেতাম তাহলে ইউনিয়ন পরিষদ আমাদেরকে শান্তি দিত কথা বলুন ঠিক ঠিক কিনা আজ এই কোরআনকে যদি আমরা মসজিদ থেকে বের করে আমরা উপজেলা পরিষদে নিয়ে যেতাম তাহলে উপজেলা পরিষদ আমাদেরকে শান্তি দিত কথা বলুন ঠিক কিনা তো প্রিয় উপস্থিতি আমি একটি কথাই বলবো আজ আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা এই কোরআনকে যেন সমস্ত জায়গায় দেখতে পাই সমস্ত জায়গায় কোরআনের আইনগুলি প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সেই তাওফিক দান করুন সকলে বলুন আল্লাহ আমিন আমিন